আজকে পাইথনের একটা মেথড নিয়ে আলোচনা করব বা ফাংশন বলতে পারেন সেটা হচ্ছে জিপ মেথড তো আমরা এটা ইউজ করি ইউজ করলে আমরা বুঝতে পারবো আসলে এটা কী কাজ করতেছে তো আমি একটা ফাইল নিচ্ছি লিখতেছি জিপ সো আমরা এফ আর নামে একটা লিস্ট তৈরি করতেছি আমি আমার নিজের ফ্রেন্ডসের নাম লিখতেছি নাজমুল আছে পিয়াস সো দুটো লিখলাম তারপরে হচ্ছে এখন আরেকটা লিস্ট নিচ্ছি since time since seen so এটা আমরা দিচ্ছি হচ্ছে to sorry nineteen two thousand two thousand also two thousand two thousand difference so zip মেথডের কাজটা এখন আমরা দেখব জিপ কি করতেছে পাইথনের জিপ মেথডে আমরা এখন ফ্রেন্ডস লিস্টটা দিলাম অ্যান্ড টাইম চেঞ্জ দিলাম এখন যদি আমরা আউটপুটটা নেই তাহলে আমরা দেখতে পারবো যে আসলে ম্যাজিকের মতো সে কাজ করেছে এটাকে সেভ করতেছি এটা হচ্ছে পাইথন রান করার জন্য পাইথন লিখব অ্যান্ড পাই আন্ডারস্কোর জেড আমরা দেখতে পাচ্ছি সে একটা অবজেক্ট রিটার্ন করেছে এখন এইটাকে যদি আমরা এক্সট্রাক্ট করতে চাই সেক্ষেত্রে আমরা অন্য ফরম্যাটে নিতে পারি যেমন যদি এটাকে আমরা লিস্ট আবার করতে চাই zip data to list zip data এখন আবার এটাকে প্রিন্ট করি তাহলে আমরা দেখি কী কী হচ্ছে এখন আমরা দেখতে পাচ্ছি খুব চমৎকারভাবেই দুইটা লিস্টকে সে কি ভ্যালু আকারে পেয়ার করে দিয়েছে এই জিনিসটা অনেক সময় খুবই ইউজফুল আপনার যখন দুইটা ডাটা থাকবে সেই দুইটা ডাটাকে মার্চ করতে হবে একটা কি হিসেবে আর ভ্যালু হিসেবে সেই ক্ষেত্রে বা দুইটাই ভ্যালু হিসেবে যদি আপনি চান এটা খুব চমৎকার কাজ করবে যেহেতু লিস্টের ভিতরে আমরা দেখতে পাচ্ছি সে টাপাল আকারে আমাদের দিয়েছে আমরা যদি একটু দেখি এটা লুপ করাইলে আমরা অ্যাক্সেস করতে পারবো আশা করি সো আজকে লুপ করব না লুপ এটার পার্ট না বাট চাইলে আপনারা করতে পারেন for i in zip data তাহলে জিপ ডাটাতে আমরা কী পাই প্রিন্ট যদি করি আই তাহলে সে আমাদের কী দিচ্ছে আমরা এটা দেখি আমরা দেখতে পাচ্ছি যে সে অ্যাকচুয়ালি এখানে একটা প্রিন্টার ডিফারেন্সিয়েট করে দিই সো এখানে আমরা মানে কিছুই অ্যাক্সেস করতে পারি নাই তাহলে জিপের ভ্যালুটা অ্যাক্সেস করতে গেলে ফার্স্টে আমাদের যেটা করতে হবে দুইটা ভ্যালু আছে আমাদের এভাবে অ্যাক্সেস করতে হবে আমরা প্রিন্টে এখনও আউটপুট পাই নাই সো আমরা একটু দেখে আসি এটাকে কিভাবে করা যায় আমি ভুলে গেছি সম্ভবত জিপের দ্বারা কিভাবে লুপিং করতে হয় সেটা আমরা দেখে আসি